অতি ফার্স্টে বারো বছর হয় কাপড় কাচতে লইছিলাম কাপড় কাচতে কাচতে কাচতে কাচতে শীত হইতে পারি নাই অপারেশন মানুষ এলাম দেয়া হয়েছিলাম আচ্ছা। পরে ছেলে কইতেছে আমার ছেলে গেছে মা তোমার কাপড় ধোয়াই নাই একে বাবু আমি তো শীত হইতে পারতাছি না আস্তে আস্তে পানিতে নামে একটু সাঁতার দাও আচ্ছা। তারপর আমরা হরব তো এই অবস্থায় এম করতে করতে করতে হাসপাতাল গেছি যাইয়া হেন গিয়া কিছুদিন ভালো ছিল আবার অনেক শুরু হয়েছে গাড়িটা আমার মার ব্যথা ছিল প্রচন্ড বসতে পারতো না দুই সেকেন্ডও বসতে পারতো না এবং কি আপনার শুইতেও পারতো না দাঁড়াতেও পারতো না শুধু একটু হাঁটলে একটু ভালো লাগতো তার আচ্ছা, আচ্ছা। দাঁড়ালেও সে ব্যথা অনুভব করতো বসলেও অনুভব করতো এবং কি যে সিঁড়িতে যে ওঠা সিঁড়িতে ওঠা নামা করতে পারতো না তারপর রাত্রেবেলা বেশি ব্যথাটা বাড়তো রাত্রেবেলা প্রচন্ড কান্নাকাটি করতো ব্যথায় আচ্ছা। শুইতে পারতো না তারপর হচ্ছে যে অনেক জায়গায় চিকিৎসা হয়েছে তার এটা অনেক আগে একবার হয়েছিল প্রায় বারো বছর আগে হ্যাঁ তখন আমরা পেটে চিকিৎসা করাই তারপর কিছুদিন ভালো ছিল আচ্ছা। তারপর এটা আবার হয় আর কি তো এখন ওইখানে ওষুধ খাওয়ার পরও তার ব্যথা কম ছিল না তারপর আমি নেটে ঘাটাঘাটি করি যে কি করা যায় কি কি করলে কি হয় বা ভালো একটা পরামর্শের জন্য আমি ইউটিউবে সার্চ করার পর দেখলাম যে ডক্টর সফুল্লা প্রধান স্যারের অনেকগুলো রিভিউ দেখি আচ্ছা। স্যারের অনেকগুলো ইন্টারভিউ দেখি তারপর স্যার যে চ্যানেলে শাহ টিভিতে ইন্টারভিউ দিয়ে দিয়েছে এগুলো দেখার পর আমার মনে হলো যে স্যারের কাছে নিয়ে আসতে আমার আমার ভালো হবে এটা আমার বিশ্বাস ছিল আচ্ছা। তারপর আমাকে নিয়ে আমি আসি এখানে টেস্ট টেস্ট করাইয়া তারপর এমআরআই করাই স্যার দেখে দেখার পর স্যার বললো যে অ্যাডমিট হওয়ার জন্য তারপর আমরা এখানে অ্যাডমিট হই এখন আমার চিকিৎসা হয়েছে এখন আমার ভালো এখন সিঁড়ি দেখে এখানে আসছে হ্যাঁ আমি জানি উনি এখন দীর্ঘদিন মানে দীর্ঘক্ষণ বসে আছেন হ্যাঁ, বসে আছে আবার হচ্ছে সিঁড়ি দিয়ে উপর থেকে আসছে সে দাঁড়াতেও পারে সে এখন সবকিছুই করতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রোগ্রামটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ব্যথা ব্যথা এমন একটা জিনিস যেটা ব্যথা যার হয় একান্তই সেই বোঝে আসলে ব্যথাটা কি ব্যথাময় জীবন মানুষকে যে কতটা পিছিয়ে রাখে এটা আমরা আগেও জেনেছি এখনও জানবো তো সেরকমই আজকে আমাদের ডক্টর শফিল প্রধান স্যারের আন্ডারে ভর্তি থেকে আজকে একজন মা সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছেন আমরা তার সঙ্গে পরিচয় হব এবং জানবো ব্যথা পরবর্তী তার কি সমস্যাগুলো ছিল মানে ব্যথার আগে তার কী সমস্যাগুলো ছিল আজকে তিনি কেমন আছেন এটা আজকে আমরা তো জানবো চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সবার শুরুতে আমরা একটু জানতে চাচ্ছি যেহেতু অনেকে জানছে আপনার নামটা একটু বলবেন আমার নাম নূরজাহান নূরজাহান বয়স কত আপনার বাহান্ন বছর চলছে আপনি কোনো চাকরি করছেন না আমি গৃহিণী তো আমি জানতে চাচ্ছিলাম আপনি আজকে বাহান্ন বছর হয়েছে আপনার আপনার যে সমস্যাটা হয়েছে এর পিছনের গল্পতে আমরা একটু যাব যে আসলে কি হয়েছিল আপনার কবে থেকে আপনার মানে আপনি আর যে মেরুদণ্ডে যে প্রবলেমটা ছিল আপনি যেটা এখন ভর্তি হয়ে সুস্থ হয়েছেন একটু আমাদেরকে বলবেন যে কবে থেকে আপনি এটা বুঝতে পারছেন অতি ফার্স্টে বারো বছর হয় কাপড় কাচতে লইছিলাম কাপড় কাচতে কাচতে কাস্তে কাচতে শীত হইতে পারি নাই আচ্ছা, আচ্ছা। অপারেশন মানুষের বেয়া হয়েছিলাম আচ্ছা। পরে ছেলে কইতেছে আমার ছেলে গেছে মা তোমার কাপড় ধোয়াই নাই কি বাবু আমি তো শীত হইতে পারতাছি না আস্তে আস্তে পানিতে নামে একটু সাঁতার দাও তারপর আমরা হরবো তো এই অবস্থা এম করতে করতে করতে হাসপাতাল গেছি যাইয়া হেন গিয়া কিছুদিন ভালো ছিল ছিলাম আবার অনেক শুরু হয়েছে গাড়িটা মানে কিছুদিন ভালো ছিলেন আপনি হ্যাঁ কিছুদিন ভালো ছিলাম আচ্ছা কিছুদিন ভালো ছিলাম অনে আবার এই তিন মাস ধরে আবার এই রোগটা দেখা দিছে আচ্ছা, আচ্ছা। এই রোগটা দেখা দিছে অনেক খারিতারি না খারিলে আর থেকে জিনজিন জিনজিন দিরা মাঞ্জা সহকার বিশ্বে নেগা আচ্ছা। বসলো জিনজিন জিনজিমাইয়া মাঞ্জা ব্যথায় নেগা আচ্ছা। মানে শুইলেও সেমন আরাম পাই না আচ্ছা, আচ্ছা। তাই জন্য এন ফেসবুকে পাইছি এটার সন্ধান আচ্ছা আপনি যখন জানতে পারলেন যে আপনি এরকম মানে উঠতে পারতেছেন না বা বসলে দীর্ঘক্ষণ বসতে পারতেছেন না তখন অবশ্যই তো আপনি কোথাও না কোথাও গিয়েছিলেন তারা কি বলেছিল আপনাকে আপনার রোগ সম্পর্কে যে আপনার কি হয়েছিল হ্যাঁ গিয়েছিলাম পরে দিয়ে আমার একশো করছে একশো করছে মতন কইছে কি হাড্ডির হাড় ক্ষয়ে গেছে আচ্ছা এটা জাম জাম মানে জামা জামে আছে বলো কই হারিয়েছি তো ওষুধ দিছে খাইছি কোনো কাম হয় নাই কতদিন খেয়েছেন আপনি খাইছি হেন পনেরো বিশ দিন হইব খাইছি আচ্ছা আচ্ছা খাইয়া এরপরে আবার গ্যাপ দিছি আবারও গেছি পনেরো বিশ দিন খাইছি প্রায় এক মাসের লাইন ওষুধ খাইছি মানে আমার স্যারে কইছিল তোমার এক কোষ দুই মাস খাইতে আচ্ছা। মানে দুই মাস আর আমি খাইতে পারিনি এরপরে খাইতে পারি না মতন শেষে মেয়ে আমার বাসায় আইলো আইয়া শেষে এই কথা বললো আর কি আচ্ছা আচ্ছা মানে ডক্টর শফিল প্রধান স্যার আমাদের এখানে ডিপিআরসিতে আসার জন্য বলছে তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, <clears throat> এখন জানতে চাচ্ছি আপনি যখন ডাক্তার শফিউল প্রধান স্যারের কাছে আসলেন আপনার মেয়ের মাধ্যমে আসলেন তখন যেদিন আপনি এসেছিলেন তখন তো আপনার অবস্থা অনেক বেশি খারাপ ছিল আপনি দীর্ঘক্ষণ বসে থাকতে পারছিলেন না আজকে তো আপনি দীর্ঘক্ষণ বসে আছেন আপনার কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে আর স্যারের কাছে যেদিন ফার্স্ট আসলেন স্যার কি বললো আপনাকে মানে আপনার বলছে যে ইয়া করছে তুমি ব্যায়াম করতে পারোনি আমার উপরে পা আলগি দিছে আবার ব্যায়াম নিছে নিয়ে এর পরে কইছে কইছে স্যার আমি তো ব্যথা হয় মা তুমি ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো পনেরো দিন আমার হলে চিকিৎসা নাও তো তুমি ভালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই স্যারের নিয়ম কারণ মতন এই যে রইলাম আর কি আপনার যে রোগটা ছিল রোগটার নাম বলেছিল আপনার কি মানে রোগটা এটা আমার খেয়াল নাই জি আপনার একটা রোগ আছে সেটার নাম আমরা পিএলআইডি বলে জানি পিএলআইডি যেটাকে আমাদের মেরুদণ্ডের মধ্যে কোমরের মধ্যে এই সমস্যাটা হয় ডিস্ক ফ্লক্স যেটা হয় আর কি হ্যাঁ এলান মেরুদণ্ড তো শুনেছি দুই আডুর মধ্যে ওষুধ দিছে স্যারে ট্রিটমেন্ট করলো আলাই দিল না তো এখন আপনি ভালো আছেন তাই না জি স্যার আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে আপনি 15 দিন আজকে কমপ্লিট আপনার জি 15 দিন কমপ্লিটেড একদিন বাকি আছে ও একদিন এখনো বাকি আছে 14 দিন হয়েছে আচ্ছা, আচ্ছা। তাতে মোটামুটি আপনি এখন আগের থেকে অনেক ভালো আছেন না আচ্ছা ধন্যবাদ আমরা আপনার অনুভূতিটা শুনলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা নুরজিহান বেগমের কাছ থেকে তার অনুভূতির কথা শুনলাম তিনি যে দীর্ঘদিন পনেরো দিন থেকে এখানে ট্রিটমেন্ট নিয়েছেন তিনি চোদ্দ দিনে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো তার সাথে তার মেয়ে এসেছে আমরা তার মেয়ের সঙ্গে একটু কথা বলবো যে আমরা একটু জানতে চাবো যে আসলে কি হয়েছিল তার মুখ থেকে আমরা একটু শুনবো চলুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি যে আমরা শুরুতে একটু আপনার নামটা জানতে চাচ্ছি আপনার নাম সাদিয়া আক্তার আচ্ছা আপনাদের দেশের বাড়ি কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ থেকে এসেছেন হ্যাঁ। আচ্ছা আমি জান জানতে চাচ্ছিলাম যে আপনার মা যে দীর্ঘদিন ধরে যে সমস্যাটা ভুগছে পিএলআইডি প্রবলেমে ভুগছে আপনি আপনার অভিজ্ঞতা আমাদেরকে বলুন ওনার কি কি সমস্যা হয়েছিল আমরা তো শুনলাম ওনার কাছ থেকে তা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম আমার মার ব্যথা ছিল প্রচন্ড বসতে পারতো না দুই সেকেন্ডও বসতে পারতো না এবং কি আপনার শুইতেও পারতো না দাঁড়াতেও পারতো না শুধু একটু হাঁটলে একটু ভালো লাগতো তার আচ্ছা, আচ্ছা। দাঁড়ালেও সে ব্যথা অনুভব করতো বসলে অনুভব করতো এবং কি যে সিঁড়িতে যে ওঠা সিঁড়িতে ওঠা নামা করতে পারতো না তারপর রাত্রেবেলা বেশি ব্যথাটা বাড়তো রাত্রেবেলা প্রচন্ড কান্নাকাটি করতো ব্যথায় আচ্ছা। শুইতে পারতো না তারপর হচ্ছে যে অনেক জায়গায় চিকিৎসা হয়েছে তার এটা অনেক আগে একবার হয়েছিল প্রায় বারো বছর আগে হ্যাঁ তখন আমরা পেটে চিকিৎসা করাই তারপর কিছুদিন ভালো ছিল তারপর এটা আবার হয় আর কি তো এখন ওইখানে ওষুধ খাওয়ার পরও তার ব্যথা কম ছিল না তারপর আমি নেটে ঘাটাঘাটি করি যে কি করা যায় কি কি করলে কি হয় বা ভালো একটা পরামর্শের জন্য আমি ইউটিউবে সার্চ করার পর দেখলাম যে ডক্টর সফুল্লা প্রধান স্যারের অনেকগুলো রিভিউ দেখি স্যারের অনেকগুলো ইন্টারভিউ দেখি তারপর স্যার যে চ্যানেলে শাহ টিভিতে ইন্টারভিউ দিয়েছে এগুলো দেখার পর আমার মনে হলো যে স্যারের কাছে নিয়ে আসলে আমার আমার ভালো হবে এটা আমার বিশ্বাস ছিল আচ্ছা। তারপর আমাকে নিয়ে আমি আসি এখানে টেস্ট টেস্ট করাইয়া তারপর এমআরআই করাই স্যার দেখে দেখার পর স্যার বললো যে অ্যাডমিট হওয়ার জন্য তারপর আমরা এখানে অ্যাডমিট হই এখন আমার চিকিৎসা হয়েছে এখন আমার ভালো এখন সিঁড়ি এখানে আসছে হ্যাঁ, আমি জানি মানে দীর্ঘক্ষণ বসে হ্যাঁ, দীর্ঘক্ষণ বসে আছে আবার হচ্ছে সিঁড়ি দিয়ে উপর ফ্লোর থেকে আসছে সে দাঁড়াতেও পারে সে এখন সবকিছুই করতে পারে আচ্ছা, এখন তার এই ব্যথাটা নাই হাঁটুতে নাই কোমরেও নাই এখন সে ভালো আছে এখন সে সম্পূর্ণ সুস্থ আছে আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা নুরজাহান বেগমের মেয়ের কাছ থেকে শুনলাম যে তিনি আগে হাঁটতে পারতেন না শুইতে পারতেন না বসতে পারতেন না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতেন না তার লাইফটাই ছিল টোটালটা একটা ব্যতিক্রমী যেটা একটা ব্যথাময় জীবন যে প্রতিটা মুহূর্ত তাকে বেদনা দিত কিন্তু তিনি বিশ্বাস নিয়ে ডক্টর শফিউল্লা প্রধান স্যারের কাছে এসেছেন ডক্টর শফিউল্লা প্রধান স্যার তাকে যে ইনস্ট্রাকশন তাকে যে দিক নির্দেশনা দিয়েছিলেন তাকে পনেরো দিন ভর্তি হওয়ার কথা বলেছিলেন তিনি সেটা পালন করেছেন তো তিনি আলহামদুলিল্লাহ চোদ্দ দিনের মাথায় তিনি সুস্থ আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিনের ন্যায় আমরা আজকে একটা সফলতার গল্প শুনলাম আমাদের দেশে এবং দেশের বাইরে অনেক ভাই এবং বোনেরা আছেন যারা দীর্ঘদিন ধরে বয়সের কারণে Thank you.